Música ঘরের কি অবস্থা করছে দেখো লাট সাহেবের বেটি আইছে মানুষই যদি বলছিলে তখন মেমো এ তো দিনে দুপুরে রাখাতি আমার ড্রেসিং টেবিল থেকে আমার shampoo body spray nail polish রোজ কিছু না কিছু চুরি হচ্ছে এভাবে হয় তুমি জানো হ্যাঁ আসলে আমার তোমাকে আগে থেকেই বলা উচিত ছিল পুটি ক্লিপ্টোম্যানিয়াক সেটা আমি জানি রান্না বান্না সব রয়েছে গ্যাসের উপরে যেগুলো খাবার আজ এগুলো বাসবে ফ্রিজে ঢুকায় রাখবা ঠিক আছে না হলে খাবারগুলো আবার সব নষ্ট হয়ে যাবে আমি আসছি দরজা দিয়ে দাও হুম আমি সেটা জানি কারণ তুমি এখানে আসার আগে ভিডিও করে আমার মাকে যখন এই ফ্ল্যাট দেখাচ্ছিলে তুমি জানো না তুমি হয়তো নোটিস করনি পুটি তখন ঘর মুছছিল ঘর মুছতে মুছতে মাটিতে কিছু নোট বা সামথিং কিছু পড়েছিল আমি দেখলাম ও বেমালুম সেটা সরিয়ে নিল তখনই আমার সন্দেহ হয়েছিল আর এতদিন যেগুলো হচ্ছে সেগুলো ছোটোখাটো সাজের জিনিস ঠিক আছে আমি এগুলো নিয়ে বদর করি না তুমি কি ভাববে কিন্তু এখন এখন যেটা ও সরিয়েছে সেটা তো কিছু বলারও নয় ইভেন ওর কোনো কাজেও লাগবে না সেটা দেখো ক্লিপ্টোমেনিয়াক এমন একটা অদ্ভুত চুরি করার রোগ যেখানে দরকার হোক কি না হোক তাও লোকে চুরি করে রোগ হলে তার ট্রিটমেন্ট দরকার ওর জানা দরকার যে তুমি ওর চুরিটা ধরে ফেলেছো দেখো তোমার ওকে একবার ইনফর্ম করতে হবে অদ্ভুত ব্যাপার আমার রুমে তো কত কিছু পড়ে থাকে আমার ল্যাপটপ পড়ে থাকে তাতে আমার অফিসের সব ডকুমেন্টস রয়েছে যদি ল্যাপটপটা চুরি হয়ে যায় তখন আমার কি হবে আমার চাকরিটা থাকবে বলো তো আমি বুঝতে পারছি কি কি বুঝতে পারছো তোমার জাস্ট ওকে বলা উচিত আমি আমি দেখো এর এর বিষয়ে আমি কি বলবো তোমার প্লিজ ওকে বলা উচিত এখন ইমিডিয়েটলি বলা উচিত মানে আমি আমি পুটিকে কি বলবো ওকে তো আর আমি হাতে নাতে চুরি করতে দেখিনি করেছে আমি দেখেছি আস্তে জিপ পড়ে যাবে তো আমাকে তো বদনাম দেবেই গরিবের মেয়ে কি না আসা আচ্ছা, বুকে হাত দিয়ে একখান সত্যি কথা কাও দেখি তোমার বাড়িতে তো আমি দু বছর ধরে কাজ করতেছি কোন জিনিস এবার থেকে অপাস হয়েছে না মানে পুটি আসলে জুনার কিছু জিনিসপত্র পাচ্ছে না তাই তাই সব ব্যাটারে সেরে এই বেড়ে ব্যাটারে ধর শোনো পুটি মেমন অনেক ভালো মানুষ তাই এতদিন তোমায় কিছু বলিনি জুনা প্লিজ প্লিজ মেমো প্লিজ আমাকে একটু বলতে দাও তুমি শুধু মেমন নয় আমারও অনেক জিনিস সরিয়েছ এতদিন কিছু বলিনি কারণ আমি ভাবছিলাম যে তোমায় একটু শোধরানোর সুযোগ দেওয়া উচিত কিন্তু you crossed all your limits এখন তুমি যেটা সরিয়েছ সেটা তো লোকে চুরি করার কথা ভাবতেও পারে না but you stole it because চুরি করাটা তোমার হ্যাবিট এই একদম বদনাম দেবে না অনেকক্ষণ ধরে আপনার লম্বা লম্বা কথা শুনতেছি হ্যাঁ হচ্ছে কি এসব কি আমার জিনিস চুরি গেছে তোমার হ্যাঁ কও কি আমার জিনিস চুরি গেছে আস্তে আস্তে আই এম ভেরি সরি আমি এটা মেমোর সামনে বলতে পারবো না অনেক ঢং জারও দেখছি কি আমার জিনিস চুরি করেছি তোমার ফসফস করে ব্যাটা ছেলেকে মতো তার সামনে বিড়ি টানতে পারো বিয়ে না করে এক ছাদের তলায় ঢলানি পনা করতে পারো এটা করতে পারো না বদনাম যখন দিয়েছো তখন বলতেই হবে কি এমন হিরে জহর চুরি করছি তোমার পুটি এটা কি লঞ্জেরি বোঝো ব্রা প্যান্টি কালকে যখন আমি স্নানে গিয়েছিলাম তখন আমি আমার ঘরের বিছানাতে রেখে গিয়েছিলাম তখন তুমি ঘর মুছছিলে হ্যাঁ এসে দেখলাম সব গায়ে অদ্ভুত কথা বললে তো তা বলে সেটা আমি নিছি তোমার উপর সন্দেহ হওয়াটা স্বাভাবিক নয় কি একটু মনে করে দেখো রান্নাঘরে তুমি কি করেছিলে উড়িয়ে বাপ রে বাপ কি সাংঘাতিক মেয়ে ছেলে রে বাবা তরকারি একটু মুখে দিয়ে দেখছি নুন হইছে না ঝাল তারে কয় চুরি শোনো আমি এত কথা জানতে চাই না আমার জিনিস আমায় ফেরত দাও বলি বুদ্ধির গা মাথাকে বসে আছো নাকি আমার আমরা সাইজ কি এক বদনাম দেবার আগে এইটুকু মাথায় এলো না যে আমরা গাছে সালা আম গাছে লাগে না হ্যাঁ এই না দেখে নাও কাক হয়ে ময়ূষ কি না এই না এসব কি হচ্ছে কি এই আমি জামা খুলতেছি আহ পুটি এসব কি হচ্ছে কি জোনা প্লিজ oh, আমি আমি আমি বলছি তো কথা পুটি তুমি কিন্তু আমি কি শুরু করছি শুরু করছে তাই হতসারা মাগি তো মুখ সামনে কথা বলবে পুটির স্পষ্ট কথা কষ্ট নাই সাদা মনে কাদা নাই ঠিক আছে ওই মাসে যে কটা দিন কাজ করছি আমরা মাইনে বুঝায় দাও মানে পুটিয়ার কাজ করবে না মাইনে আমারে বুঝাই দাও তুমি আমারে চোরের বদাম দিছো পুটি পুটি আমার কথাটা শোনো আমি বলছিলাম কি যে তুমি বললাম তো পুটিয়ার কাজ করবে না তুমি ওই মাগির কথা শুনে আমারে চোর বদনাম দিছো তো দাদা বাবু আমি কই রাখলাম ওই মেয়ে কিন্তু সুবিধের নয় মা ছোট মামার বন্ধু শানু মামার ফ্ল্যাটটা যদি কলকাতায় না থাকতো কি করতাম আমি আমাদের তো এখানে সেরকম কেউ নেই যে তার বাড়িতে থাকবো চাকরিটা মনে হয় থাকতো না বাড়ি ভাড়া পাওয়ার জন্য রিয়েল এস্টেট সাইটগুলোতে কম চেষ্টা করলাম কেউ এ সময় বাড়ি ভাড়া দিতে রাজি হয় বলো কোভিড সেকেন্ড ওয়ে তার উপর আমি মুম্বাই থেকে আসা একটা মেয়ে কত ইচ্ছে ছিল তোমাকে আর বাবিকে নিয়ে আসবো তার মধ্যে পাঞ্জাবের গ্যাংস্টার জসপ্রীত ভুল্লার নিউ টাউন থেকে ধরা পড়লো সব মিলিয়ে বাইরের স্টেট থেকে আসা লোকেদের কলকাতা চট করে বাড়ি ভাড়া পাওয়াটা সত্যিই চাপ যাই হোক চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে কিন্তু কাজের ফাঁকি নেই ওয়ার্ক ফ্রম হোম মা জানো আমি শানু মামাকে মা বলি না মেমো বলে ডাকি ধুর ওকে কে মা বলবে ছোট মামার থেকেও পাঁচ বছরের ছোট সত্যি মা এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি সাত চড়ে ওর রা কাটে না না হলে বাড়ির কাজের লোক এতবার বাড়তে পারে মেমো করেছি ফার্স্ট টাইম ম্যাগি জানি না কেমন হচ্ছে নাও হুম খুব ভালো হয়েছে extremely sorry Memo hmm extremely sorry আমার জন্য সব হলো না না তুমি কেন সরি বলছো আমার খারাপ লাগছে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে দেখো না যা সিচুয়েশন এই লকডাউনে কাজের লোক পাওয়া খুব চাপের উল্টে আমি আমি হলাম ব্যাচেলার কেন কি কেন মানে তুমি এখনো ব্যাচেলার কেন আর ইউ ডিস্ট চাকা খেয়েছো বলছিলাম যে আজ সারাদিন তো খাওয়া না সেরকম ডিনারটা অনলাইন অর্ডার করে দিই বাইরে থেকে এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না আমি না খুব আনলাকি হয়তো খুব ইরিটেটিং তাই সবাই আমার ছেড়ে চলে যায় অনেক আগে মা চলে গেল তারপর কোভিডে বাবা চলে গেল তারপর অনু জানো তো আমাদের দুজনে নামের খুব মিল ছিল আমার নাম শানু আর ওর নাম অনু অনু আনু দিল্লির মেয়ে তো দিল্লি থেকে এসে কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে জয়েন করলো অফিসে চাকরি কখন যে দুজনে জড়িয়ে পড়লাম জানি না সোম থেকে শুক্র অফিসে দম বন্ধ করা কাজের প্রেশার আর উইকেন্ডের দুটো দিন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতাম আচ্ছা, আচ্ছা, সারা কলকাতা আমরা চষে বেড়াতাম লাস্ট ইয়ারে ওর হোম টাউনে ট্রান্সফার নিয়ে চলে গেল আমাদের ছ বছরের রিলেশনশিপের এইভাবে ইতি টেনে দিয়ে চলে যাবে আমি সেটা বুঝতেও পারিনি না হোয়াটসঅ্যাপ না ফোন নাথিং ব্লকড অনু আমাকে সবখানে ব্লক করে দিয়েছে আচ্ছা কি জানো তো আমি আমি আজও আজও এই প্রশ্নের উত্তরটা পাইনি যে অনু আমাকে ছেড়ে চলে গেল কেন চলো কোথায় যে হবে তোমরা সারা কলকাতা ঘুরে বেড়াতে খোলা আকাশের নিচে <laughs> ম্যাডাম ডাব্লিউএচও বলছে যে এখন খোলা আকাশে কোভিড ঘুরে বেড়াচ্ছে please Memo please please please please চলো আমি কোনো কিছু শুনতে চাই না ইউনো আমার মা তখন কলকাতা থাকতো আর বাবা তখন মুম্বাই মার সাথে শুধু গড়ের মাঠে ডেট করবে বলে বাবা মুম্বাই থেকে ট্রেন জার্নি করে কলকাতা আসতো সো রোম্যান্টিক না ম্যাডাম কোভিড চলছে হুম পুলিশে ধরবে লকআপে নিয়ে যাবে wow it will be so great adventure আমি কোনোদিনও লকআপে যাইনি জানো Memo oh really great really great বুঝেছি কি বুঝেছি কি লকআপটা ঘুরতে যাওয়ার জায়গা নয় ম্যাডাম আর সুস্থ মানুষেরা লকআপে যায় না please Memo don't be so defensive আমি এখানে আসার পর থেকে একদিনও ঘরের বাইরে যাইনি ছোটবেলায় মায়ের মুখ থেকে শোনা সেই কলকাতাটাকে খুব দেখতে ইচ্ছা করছে মেমো প্লিজ চলো প্লিজ প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা তো ঢের সময় পড়ে আছে কলকাতাও কোথাও পালিয়ে যাচ্ছে না আমিও কোথাও পালিয়ে যাচ্ছি না তুমিও কোথাও পালিয়ে যাচ্ছ পুকুরের মাছকে দেখেছো তাকে যদি অ্যাকোরিয়াম নিয়ে যাওয়া হয় তার যেরকম দম বন্ধ লাগে আমার ওই ঘরের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ লাগছে প্লিজ আজকে তো সানডে হ্যাঁ প্লিজ আজকে যেতেই হবে প্লিজ লেটস গো আমি কথা শুনতে জানি you have to go you have to go you have to go এসো হাতটা ধরো ধরো এই যে তুমি আমার হাতটা ধরলে দেখো আমি কতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম আর তুমি সিঁড়ি নেমে এলে এই সিঁড়িটা না সম্পর্কের সিঁড়ি আমি উঠলাম তুমি নামলে তবেই কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম এসে দাঁড়ালাম এই ওঠানামাটা কিন্তু খুব দরকার একটা সম্পর্কে সেখানে একজনকে উঠতে হয় একজনকে নামতে হয় তখন দেখবে ইগো অহংকার সব এক নিমেষে পালিয়ে গেছে মেমো হুম আচ্ছা ধরো এই দাগটা এই দাগটাকে তুমি না মুছে কি করে ছোট করবে puzzle for you <clears throat> Excellent. Hmm. Now, this is Anu আর এই হচ্ছে অন্য কেউ তোমাকে এখন এই অন্য কাউকে খুঁজে বার করতে হবে তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে মেমো কিছু বলছো মেমো কি হলো ড্যাব ড্যাব করে দেখা আছো কেন ভুল দেখলে নাকি হ্যাঁ আমার মতো মেয়ে পাইছিলা বলে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলা কাল অত অপমানের পরে বাড়িতে গিয়ে ভাবলাম আমি যদি কাজ ছেড়ে দিই এই মানুষটা খাবে কি হুম দাদাবাবু একখান কথা কয়ে রাখি তোমার আমি সব কাজ কইরা দেব কিন্তু ওই ঘরের আমি চৌকাট মারাবো না এই কই রাখলুম সরো হ্যালো কোথায় আছেন ও হ্যাঁ থার্ড ফ্লোরে চলে আসুন হুম নশো টাকা ম্যাম দাঁড়ো দিচ্ছি Да. Thank you. Ash. you. Welcome. Cheers. Cheers. রাজার মুকুট ছিল শত যোজন দৈর্ঘ্য তার মুকুট লাভের নীতিকথায় মিথ্যে ঢাকে সত্যিটার একটা রাজার মুকুট ছিল শতযোজন দৈর্ঘ্যতার মেমো তোমার কাছে ট্রাস্টের মানে কি trust. Hmm. Trust is something where somebody can be relied upon. হুম কিন্তু এটা তো বইয়ের কথা হুম কিন্তু ধরো আমার একটা বাচ্চা আমার বাচ্চা যাকে আমি খুব ভালোবাসি খুব আদর করি আমি যাকে নিয়ে খেলা করি হুম সেই বাচ্চাকে আমি যদি আমি যদি আমি যদি উপরে ছড়ে দিই দেখো এই যে আমি উপরে ছড়ে দিলাম ও কিন্তু আসছে কারণ ও জানে আমি ওকে ঠিক ধরে নেব কেন জানো এটা হচ্ছে বিশ্বাসের গল্প আরো একটা গল্প আছে জানো তো অবিশ্বাসের গল্প বিশ্বাসঘাতকতার গল্প অন্যদিন বলবো তোমায় আগে ক্লাইম্যাক্সটা একটু সাজিয়ে নি হুম চিয়ার্স कितने दिन से बोल रही हो डॉक्टर दिखा लो ना क्या हुआ तुम सुन रहे हो क्या क्योंकि तुमसे ये सब होता नहीं है तुम्हें समझ नहीं आता है क्या I am not satisfied with you अमी আমি আ- আমি যে ভালোবাসি তোমায় এগুলোই কি সব তোমার জন্য আ- আমি যে তোমায় ভালোবাসি I love you now no you know what आजकल इंडिया में कितने सारे डिवोर्स हो रहे हैं ये कंजुगल रिलेशन के लिए আমাকে শেষ চলে যাবে তুমি? হ্যাঁ? তোমাকে ভালোবাসিস না হ্যাঁ? জানো তো আমি আমি আজও আজও এই প্রশ্নের উত্তরটা পাইনি যে অনু আমাকে ছেড়ে চলে গেল কেন মেমো আমি চলে যাচ্ছি কিন্তু গল্পটা যেভাবে ইউটার্ন করবে সেটা সত্যিই বুঝতে পারিনি ভাগ্যিস তোমার মোবাইলের ওই ভিডিওগুলো ছিল ম্যানিকুইনটাকে বেয়াব্রো করে তুমি অনুকে নয় তার মধ্যে আমাকে খোঁজো মেমো চাই চাই তুই স্যাটিসফাইড না স্যাটিসফাইড না ডিলটা চাই তাই ম্যানিকুইনটাকে বিয়াব্র অবস্থা দেখে আটকে উঠলাম অনুও বলেছিল আমিও বলছি ডাক্তার দেখাও মেমো তোমার অন্তরে বাস করে এই জানোয়ারটাকে মেরে ফেলো মেমো প্লিজ প্লিজ সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কল্পনা বাইরে থেকে একই দেখায় শয়তান আর দার্শনিক মনকে ছেড়ে শরীর দাবি হতেই পারত অন্যথা তার বদলে গাজোয়ারি সোহাগ ছেড়ে বন্যতা মানুষ থেকেই আসে মানুষ নানা রূপে রং ছড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাত শুধু শির দাঁড়ায়